এখন আমি একা একা কোন খেয়ালে থাকি মনে মনে সারা ঠিক তোমার নাম ধরে ডাকি এখন আমি একা একা কোন খেয়ালে থাকি মনে মনে সারা ঠিক তোমার নাম ধরে রাখি হঠাৎ করেই হারিয়ে গেলে কি না বলা কথাগুলো রয়ে গেল বাকি হঠাৎ করেই হারিয়ে গেলে কি না বলা কথাগুলো রয়ে গেল বাকি এখন আমি একা একা কোন খেয়াল থাকি মনে মনে সারাটি তোমার নাম ধরে রাখি